চোখে হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো এসো হে এসো এসো এসো হে প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে তারি হাত ছুঁয়ে দেখি আঁখি পল্লবে কত রং লেগে থাকে তারি ছবি আঁকি শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে তারি হাত ছুঁয়ে দেখি আঁখি পল্লবে কত রং লেগে থাকে তারি ছবি আঁকি শরীরে রেখেছি কিছু স্মৃতি যোজনা নাকি অথচ তুমিও তাকে আরো ভালোবেসো এসো হে এসো এসো হে বৈশাখ এসো এসো এসো হে বৈশাখ এসো এসো এসো হে বৈশাখ এসো এসো এসো হে